হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আমার প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত এই ওমান একটি মরুভূমির দেশ ওমানের শতকরা আশি ভাগেরও বেশি এলাকা জুড়ে রয়েছে মরুভূমি পনেরো ভাগ রয়েছে সুউচ্চ পর্বতমালা আর বাকি অংশ সমভূমি যেখানে লোকালয় অবস্থিত ওমানে সংখ্যালঘু মুসলমান গোত্র ইবাদি জাতির লোকেরা বসবাস করে যারা শিয়া ও সুন্নি থেকে স্বতন্ত্র বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র ছিল সতেরোশো থেকে উনিশশো শতক পর্যন্ত এটি একটি ঔপনিবেশিক শক্তি ছিল ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন ওমানের সরকারি নাম সুলতানাত অফ ওমান ওমানের পশ্চিমে ইয়েমেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বে আরব সাগর উত্তরে ওমান উপসাগর অবস্থিত মাস্কাট ওমানের রাজধানী এবং বৃহত্তম নগরী ওমানে আমার প্রথম ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ